এখনো পর্যন্ত যেখানে আধুনিকের আধুনিকতার ছোঁয়া ইসলামের বাড়ি পৌঁছেনি পৃথিবীর অনেক দূর প্রান্ত এখনো দাসত্বের সে পথে এখনো আছে ঠিক কিনা আছে ইসলাম দাসত্বের বলে কুটারাঘাত করেছেন দাসত্বকে না করেছেন মানুষকে স্বাধীন হতে বলেছেন আওয়াজ দিয়ে বলুন আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে আমরা আবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এই স্বাধীনতা কার দান আল্লাহর দান কিন্তু স্বাধীনতা নিয়ে যদি আপনি কোরআন হাদিস বিরোধী কিছু করতে যান তাহলে এই স্বাধীনতা আমরা চাই না সেটা আল্লাহ হয়তো নিয়ামত চিনিয়ে নিতে পারে কিনা পারে এই জন্য এই আমাদেরকে আদায় করতে হবে আমি একদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস করে বের হলাম সেখানে শহীদ মিনারে দেখলাম একটা নাটক মঞ্চস্থ হচ্ছে সেখানে স্বাধীনতার পাক বাহিনীর অত্যাচারের একটা সেখানে নাটক মঞ্চায়িত হচ্ছে আমি সেখানে একটু করে দাঁড়ালাম ভালো লাগলো ওই নাটকটা দেখে নাট্যকলা ছাত্রছাত্রীরাই করেছে এত যে ইমোশনাল এত ইমোশনাল সত্যি আমি ওখানে দাঁড়িয়ে আমি কেঁদে দিয়েছি যে এই পাখানাদার বাহিনী এই নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর কিভাবে কি নির্যাতন কিভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল কিন্তু সেখানে আমার একটা ছোট একটা কমেন্ট ছিল সেটি হচ্ছে যে মানুষটাকে রাজাকার বানালো ওই মানুষটা মাথার মধ্যে টুপি দিল মুখের মধ্যে দাঁড়িয়ে লাগালো পাঞ্জাবি দিল হ্যাঁ তারপরে মোটামুটি একজন নামাজি মানুষের সুরতে তাকে রাজাকারের অভিনয় করালো এখানে আমার আপত্তি এখানে আমার আপত্তি এই যারা স্বাধীনতার বিভিন্ন নাটক মঞ্চায়িত করছেন আপনারা কি বোঝাতে চাচ্ছেন যে স্বাধীনতা এবং ইসলাম দুটো জিনিস এই স্বাধীনতার কথা আমি এতক্ষণে আলোচনা থেকে বোঝা গেল স্বাধীনতার মূল মন্ত্র দিয়েছে আল কোরআন স্বাধীনতার আমাদেরকে শিক্ষা দিয়েছেন মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আজকে স্বাধীনতার নামে নাটক করবেন দাঁড়ে টপিকে আপনি অপমান করবেন এটা কি স্বাধীনতা আমি প্রশ্ন রাখতে চাই যারা রাজাকার ছিল স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল সবাই কি টুপি টুপিওয়ালা ছিল দাঁড়ে টুপি ছাড়া কোনো রাজাকার কি ছিল না বর্তমানে একজন নিজেকে বীর দাবি করে আর একজন মুক্তিযোদ্ধা বলল সে মুক্তিযোদ্ধা নয় সে পাকিস্তানিদের ক্যাম্পের মধ্যে মৌলবি সাপ্লাই দিত এরকম প্রমাণ তো আমাদের কাছে আছে সুতরাং দাঁড়ে টুপি দিয়ে আপনি সবসময় রাজাকার বানাবেন অভিনয় করবেন মধ্যস্থ করবেন আমি আপনাদেরকে সতর্ক করছি এই টুপি হলো আমার রাসুলের এই টুপি কার আল্লাহ রাউলিয়া গ্রামের আল্লাহর মনিদের দাড়ি টুপি এগুলোকে কটাক্ষ করা যাবে না কারণ এটা স্বাভাবিক কেউ যদি কোনো খারাপ কাজ করে তা কিন্তু সে ভালো মানুষের লেবাস ধরে আসে তার জন্য ভালো লেবাস খারাপ হয়ে যাবে না কি বলেন মসজিদে যদি কেউ যদি কোনো মানুষ যদি জুতা চুরি করে নিয়ে যায় তার মানে কি মসজিদের রেখে জুতা সুর নাকি জুতা সুর কি হয়েছে মুসল্লির বেশ ধারণ করেছে কোন রাজাকার যদি দাঁড়ে টুপি পেশ করে রাজাকার করে স্বাধীনতার বিপক্ষে কাজ করে এই জন্য কি দাঁড়ে টুপি দায়ী আমাদেরকে ছোট ছোট বিষয় আমাদেরকে বুঝতে হবে স্বাধীনতা এটা ইসলামের একটি নিয়ামত ইসলামের শিক্ষা আল্লাহর নিয়ামত এই স্বাধীনতার সমস্ত সংস্কৃতিকে ইসলামের মুখোমুখি তাপ করানোর কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই ঠিক কিনা বলেন আজকে দুঃখের সাথে বলতে হয় আপনারা জানেন যে স্বাধীনতা এটা আল্লাহর নিয়ামত ঠিক কিনা এই স্বাধীনতা আমরা অর্জন করেছি কার বিরুদ্ধে সংগ্রাম করে জুলুমের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ঠিক কিনা বলেন এই স্বাধীনতার শিক্ষা হলো যারা জুলুম করবে যারা অন্যায় করবে মানুষের উপর জুলুম করবে তাদের একদিন পরাজয় হবেই এটাই হলো ইতিহাস এটাই হলো সত্য আজকে বর্তমানে বাংলাদেশে পাকিস্তানিরা যে জুলুম করেছিল এই জুলুমের বিরুদ্ধে হাজার বই লেখা হয়েছে ঠিক কিনা হাজারো নাটক মঞ্চস্থ হয়েছে হাজারো গল্প লেখিত লেখা হয়েছে হাজারো কবিতা লেখা হয়েছে সবগুলোর শিক্ষা একটাই আমরা কেউ কারো প্রতি জুলুম করব না বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছেন যে আমরা যে বেইনসাফি করেছি এই বেইনসাফি যদি আমরা এখনো করি পাকিস্তানের অনেক অঙ্গরাজ্য আবার স্বাধীনতা লাভ করবে ঠিক কিনা বলেন এটা ওরাই স্বীকার করেছে সুতরাং স্বাধীনতার শিক্ষা হলো আমরা কেউ কারোর প্রতি কি করবো না যদি আমি আর আপনি যদি ক্ষমতার ফেরি যদি জুলুম করি অবিচার করি অন্যায় করি তাহলে এমন একটা সময় আসবে আমাকে নিয়েও হাজার মন চস্তা হবে আমাকে নিয়ে হাজার বই লেখা হবে আমাকে নিয়ে হাজার কবিতা রচিত হবে ঠিক কিনা বলে আপনারা জানেন গতকাল থেকে এই দেশ উত্থান এদেশে বিদেশি প্রধানমন্ত্রীর আগমন করছেন আমাদের স্বাধীনতা জয়ন্তী উৎসব পালন করার জন্য আজকে তাদেরকে তো আমরা লাল গালিচা দিয়ে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে তাদেরকে বরণ করার কথা ছিল ঠিক কিনা কথা ছিল কারণ আপনি অবাক হবেন আমরা যে পেঁয়াজ খাচ্ছি আমাদের গাড়ি এখন প্রায় কিন্তু ইন্ডিয়া ঠিক কিনা বলেন তাহলে ইন্ডিয়া আমাদের স্বাধীনতার পক্ষে কাজ করেছে তাহলে এই ভারত আমাদের বন্ধু তাদের প্রধানমন্ত্রী আসবে তাদেরকে আমরা লাল গালিচা দিব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার মধ্যে রাজধানী আজকে উত্থান আন্দোলন হচ্ছে কেন হচ্ছে যারা আন্দোলন করছে তারা বলছে ভারতের বর্তমান সরকার কাশ্মীরের স্বাধীনতার কমটা চেপে ধরেছে আমার কথা নয় তারাই বলছে সুতরাং স্বাধীনতার কণ্ঠ যারা চেপে ধরবে তারা পৃথিবীতে সম্মান কখনো পায়নি এবং তারা কখনো পাবেও না আজকে পাকিস্তানের যারা আইব খান নাজিম খান যারাই ছিলেন আজকে প্রতিটা মানুষ প্রতিটা আলোচনাতে তাদেরকে দীক্ষা দিচ্ছে তাদের অন্যায়ের জন্যে এই জন্য যেই বা যারা অন্যায় করবে তাদেরও একদিন ইতিহাস রচিত হবে এই জন্য আমি কোন রাজনৈতিক আলোচনা করেছি আমি বলেছি যে আপনারা কেউ কারোর উপর জুলুম করতে পারবেন না ঠিক কিনা বলেন এবং কোরআন স্বাধীনতার পক্ষে হাদিস স্বাধীনতার পক্ষে আমার নবী মক্কাকে স্বাধীন করেছেন ঠিক কিনা বলেন এবং মদিনাতে একটি ইসলামী স্টেট কায়েম করেছেন মুসলমানদের নিরাপদ আশ্রয় ভূমি এই মদিনা এবং মক্কার কেন্দ্র করে সারা পৃথিবীতে আজকে মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে আছে আজকের স্বাধীনতা দিবসের আলোচনা থেকে আমরা ধর্মীয় স্বাধীনতা চাই মুসলমানের দেশের মুসলমানরা তাদের মুসলমানের প্রতিটি সুন্নান স্বাধীনভাবে পালন করার আমরা স্বাধীনতা চাই কোন দাড়ি টুপি পাঞ্জাবি কোরআন হাদিস আমার নবীর ব্যাপারে কেউ যদি কটুক্তি করে আমরা তার সর্বোচ্চ শাস্তির বিধান কামনা করছি দাবি করছি অনুরূপভাবে এদেশের বর্তমানে অনেক মানুষ আপনারা জানেন অভাব চাকরি নাই আজকে লক্ষ লক্ষ যুবক আজকে বেকার আমরা চাই তাদের কর্মসংস্থান হোক নাকি তাকে আপনি বেকার থাকতে চান না আপনার দেশকে ভালোবাসুন মানুষের কর্মসংস্থান করুন এগিয়ে আসুন আমরা গরিবদের পথে এগিয়ে আসি এটিমদের পথে আমরা এগিয়ে আসি দেশকে আমরা দিল থেকে মহাব্বত করি আল্লাহ আলমী সকলকে তৌফিক দান করুন সকলে আমিন অনুরূপভাবে আমাদের দেশের মধ্যে বর্তমানে অনেক উন্নতি হয়েছে আমি সেদিকে যাচ্ছি না আমাদের অনেক অভাব রয়েছে অনেক অভাব রয়েছে আজকে ব্যবসায়ীরা ঠিক মতে ব্যবসা করতে পারছে না যারা জমিদার বিল্ডিং করে তারা সুন্দরভাবে বিল্ডিং করতে পারে না সেখানে চাঁদাবাজি হচ্ছে আজকে সেখানে যেখানে মানুষ আজকে ঘুষের রোষাননা করছে আপনার সুদের রোষাননা করছে আজকে গুস্তারা কোনো চাকরি হচ্ছে না সব জায়গায় দুর্নীতির সয়লাভ আজকে যেখানে সেখানে আমাদের যুব সমাজ মাদক আসক্ত হয়ে তারা ধ্বংস হচ্ছে এবং কলেজ বাস্তিতে আজকে কোন হচ্ছে আমাদের অনেক কথা আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে এই দিনে যেভাবে স্বাধীনতা দিয়েছ তুমি স্বাধীনতার সমস্ত নিয়ামত তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে দান করো এবং যারা স্বাধীনতার জন্য তারা আত্মদান করেছেন আল্লাহ তুমি তাকে যার জান্নাতবাসী করে দাও সকলকে যে সমস্ত মামলেরা নিজের ইজ্জতকে বিসর্জন দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে শাহাদতের মর্তবা তুমি দান করে দাও তাদের প্রতিটি রক্তের উসেরায় রক্তের বিনিময়ে এই দেশকে বাস্তব সোনার বাংলা তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ আল্লাহকে মাতবারা প্রসন্ন দাও আল্লাহর কাছে দোয়া করি আজকে দেখেন রমজান আসতেছে চালের দাম কিভাবে বেড়ে গেল আজকে মানুষ বড় কষ্টে আছে প্রতিটি জিনিসের দাম তেলের দাম বাড়তে বাড়তে হঠাৎ করে প্রতিটি জিনিসের দাম বেড়ে যাচ্ছে সুতরাং স্বাধীনতা আমরা পক্ষে কথা বলছি কিন্তু মানুষের দুঃখের কথা আমরা বলছি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি এই বাংলাদেশের সকল মানুষকে তুমি শান্তি দাও তুমি আবার সমৃদ্ধ দেশ গড়বার তহিক দাও এবং যারা বর্তমান দেশ পরিচালনা করছে সকলকে আমি আহ্বান জানাবো মানুষের গরিবদের মজলুমের হৃদয়ের বাসা আল্লাহ আপনাদেরকে বুঝবার তহিক দান করে